করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সাবান অথবা জীবাণুনাশক দিয়ে বারবার হাত ধোয়া হাত না ধুয়ে চোখ নাক ও মুখে স্পর্শ না করা হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা অসুস্থ ব্যক্তি ও প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা মাছ মাংস ভালোভাবে রান্না করে খাওয়া প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা সতর্ক থাকা জনসমাগম এড়িয়ে